ওকে আজকে আমরা শিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ছোট্ট একটা পার্ট আমরা অনেকে বলে থাকি সার্চ ইঞ্জিন মার্কেটিং অথবা অনেকে বলে থাকে গুগল অ্যাড ক্যাম্পেইন আমরা গুগল অ্যাড ক্যাম্পেইনের এ টু যেটা আমরা আজকের ক্লাসের থেকে শিখব তো তার আগে আমরা চলে যাব ফাইবার মার্কেট প্লেসে ফাইবারে আমরা লিখবো হচ্ছে গুগল অ্যাডের গুগল অ্যাডের ভিতরে আমরা কি কি শিখব গুগল অ্যাডের ভিতরে আমরা যা যা শিখব তা হচ্ছে আমি একটু দেখাই তোমাদেরকে শিডিউলের ভিতরে এইগুলো থাকবে তো প্রথম থাকবে হচ্ছে keyword research keyword research okay দুই নাম্বার থাকবে হচ্ছে গুগল সার্চ ক্যাম্পেইন সার্চ আরে সমস্যা কি ওকে সার্চ ক্যাম্পেইন তিন নাম্বারে থাকবে হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড হ্যাঁ একটার ভিতরে আমরা সবগুলো আমরা চাইলে একটা গিগও দিতে পারি চাইলে আমরা আলাদা আলাদা গিগো দিতে পারি সেটা আমাদের উপর ঠিক আছে আমি প্রতিটা সার্ভিসই দেখাবো যেখানে চাহিদা কীরকম আছে তারপরে চার নাম্বার শিখব হচ্ছে আমরা গুগল শপিং অ্যাডস এবং তোমাদেরকে বুঝাবো যে কোনটা কি কি বলে ঠিক আছে কোন অ্যাড কি বলে দেখতে কেমন হয় সবই শপিং অ্যাডস পাঁচ নাম্বার হচ্ছে ওকে একটু আমি স্পেস করে দিই পাঁচ নাম্বারে দেবো ইউটিউব এটা সবচেয়ে জনপ্রিয় এটা আর হচ্ছে সিপ এটা হচ্ছে ইউটিউব ভিডিও ভিউ সাবস্ক্রাইব এটা আমরা এই ইউটিউবের অ্যাড ক্যাম্পিনটা সব থেকে বেশি চলে এখানে আরেকটা হচ্ছে সার্চ ক্যাম্পিন এই দুইটা সব থেকে অ্যাডের ভিতরে বেশি ডিমান্ডেবল দেন এই দুইটার চাহিদা সব থেকে বেশি তো এটা হলো YouTube video video ads public ধরো ধরতে পারো হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডস আর একটা হচ্ছে ওকে ইউটিউব ভিডিও অ্যাডস দিলে হবে অথবা video view ads video view view ads ছয় নাম্বারে শিখব হচ্ছে আমরা ইয়াহু অ্যাডস এটা হচ্ছে গুগলেরই মতো একটা সার্চ ইঞ্জিন সেখানে আমরা অ্যাড রান করব এই কাজগুলো হবে যখন তোমরা যখন ই করবা সিপিএ মার্কেটিং করবা অথবা অ্যাফিলেট মার্কেটিং করবা তখন তোমাদের এই Yahoo ads and Bing ads এবং মাইক্রোসফট অ্যাডগুলো খুবই কার্যকরী তখন খুবই কাজে লাগবে যদি তোমরা ব্যাক ইয়ের কাজ করো ধরো ক্লিক ব্যাংকের কাজ করো তাহলে তোমাদের ইয়াহু অ্যাডস এবং বিং অ্যাডস আর মাইক্রোসফট অ্যাডস সব থেকে কাজে দিবে তো এরপরে শিখব হচ্ছে সাত নাম্বার শিখব হচ্ছে সাত নাম্বার শিখব হচ্ছে Microsoft micro Microsoft Microsoft soft ads campaign campaign ক্যাম্পেইনটা আমি এখান থেকে কপি করে দিয়ে দিই তারপরে আমরা শিখব হচ্ছে আট নাম্বারে শিখব হচ্ছে কনভারসেশন ট্যাকিং কনভারসেশন কনভারসেশন আমরা যেমন গুগলে আমরা ই করছি ফেসবুক অ্যাড ক্যাম্পেনির ভিতরে আমরা পিকজেল সেট করছি না গুগলের ভিতরে পিকজেল সেট আপের মতোই সেম কাজগুলোই করা হচ্ছে কনভারসেশন ট্র্যাকিংয়ে কনভারসেশন ট্র্যাকিং আর আমরা নয় নাম্বার শিখব হচ্ছে গুগল গুগল অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স কারো ওইখান থেকে মেবি শব্দ আসতেছে একটু যদি স্টপ হয়ে যাইতো বেটার হইতো না এক ক্লাস তো কখনোই সম্ভব না এটা এক ক্লাসে আজকে শুধু আমরা আমি দেখে দি মানে আমি বলে দিব যে আজকের ক্লাসে কোনটুকু থাকবে আজকের ক্লাসে থাকবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং আমরা যেমন ফেসবুকে অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করছি না গুগলে তেমন আমাদের একটা কি তৈরি করতে হবে একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেটাকে বলা হয় অ্যাড অর অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমরা এই নয়টা বিষয় শিখব নয়টা বিষয় নয় দিন মানে নয় দিনের ক্লাস হবে এটি এই নয়টা টপিকের উপরে তো আজকের ক্লাস হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ যদি আমরা এই এই ছোট্ট একটা পার্ট যদি আমরা দেখি কিওয়ার্ড রিসার্চের আমরা ফাইবার মার্কেট প্লেসে যায় যদি লেখি আমার অনেক ফ্রি স্টুডেন্ট আছে যারা শুধু কিওয়ার্ড রিসার্চ করেও ভালো পজিশনে চলে গেছে তো দেখো কিওয়ার্ড রিসার্চে পাঁচ হাজার সার্ভিস অ্যাভেলেবল আছে আর এখানে অনলাইনটা যদি দেখো তাহলে সর্বোচ্চ এক হাজার পাওয়া যাইতে পারে ওকে তিনশো এখানে তিনশো বাহাত্তরটা সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে তার মানে কি কিওয়ার্ড রিসার্চের কাজ কিন্তু খুবই পাওয়া যায় এখানে আর ফাইবার মার্কেট প্লেসে যদি কিওয়ার্ড রিসার্চের একটা গিকও পাবলিশ করা থাকে ঠিকঠাক মতো যদি গিক পাবলিশ করতে পারো তাহলেও এখান থেকে কাজ পাবা আর এখানে দেখো তারা কিভাবে কাজ পাচ্ছে এখানে দেখো কিওয়ার্ড রিসার্চ করবে 20 ডলারে একটু আমরা যদি তার গিকটা দেখি দেখি কয়টা অর্ডার রানিং আছে ওকে তিনটা অর্ডার বর্তমানে রানিং আছে তিনি প্রথম মানে বেসিক প্যাকেজ নিচ্ছে বিশ ডলার স্ট্যান্ডার্ড নিচ্ছে হচ্ছে পঞ্চাশ এবং প্রিমিয়াম নিচ্ছে আশি যদি আমরা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড করে দৌড়ি তারপরে তার কিন্তু পনেরো ষোলো হাজার টাকার মতো কাজ কিন্তু বর্তমানে রানিং আছে তিনি আসছে কত সালে একটু যদি তার লেভেল টু সেলার উনিশে আসছে ছিয়াশিটা কাজ করছে শুধু কিউআর রিসার্চের উপর এরকম অনেক সেলার আছে যারা এখানে শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে মোটামুটি ভালো পজিশনে চলে আসছে দেখো একজন আছে দুইশো তিনটা কাজ মানে রিভিউ পাইছে এখন বর্তমানে চারটা অর্ডার রানিং আছে আর সবগুলোই দেখো বিশ ডলার করে কিন্তু প্রথম মানে বেসিক প্যাকেজই বিশ ডলার করে শুরু করে ফেলছে আর এনি আসছে কত সালে বিশে বিশে আইসা কিওয়ার্ড রিসার্চের কাজ করছে হচ্ছে চারশো ছেষট্টিটা শুধু রিভিউ পাইছে লেভেল টু সেলার তার মানে কি কিওয়ার্ড দিয়েও যদি আমরা কাজ করি এখানে আমরা ভালো কাজ কিন্তু পাবো এখানে যদি আমরা শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করি অনলি তো এই একটা দেখলাম এবং আমরা যদি আমরা যদি আবার যদি দেখি এখানে গুগল সার্চ ক্যাম্পেইন আমরা যে কাজগুলো শিখবো প্রতিটা কাজই আমরা ফাইবার মার্কেট প্লেসে কিন্তু কাজ পাব একটু যদি আমি এটা দেখাই গুগল সার্চ ক্যাম্পেইন তাহলে দেখো এখানে এগারো হাজার সার্ভিস আছে আর এটার ডিমান্ড কিন্তু অনেক বেশি দেখো এই লোকে বেসিক প্যাকেজে দিচ্ছে হচ্ছে আড়াইশো ডলার প্রায় ধরতে গেলে এখনকার বাজারে ধরতে গেলে তেইশ চব্বিশ হাজার টাকা ঠিক আছে তো এখানে দেখো পঞ্চান্ন একশো বিশ দেড়শো আড়াইশো দশ এটা হয়তো সিপিসি অ্যাড ক্যাম্পেইন এগুলো আমরা সবই শিখবো সার্চ ক্যাম্পেইনের ভিতরে এখানে প্রতিটা সার্ভিসই তোমরা দিয়ে কিন্তু মাসে হিউজ টাকা আর্ন করতে পারবা আর এই সার্ভিসটা যত দিন যাবে তত ডিমান্ডেবল হবে মানুষ মানুষ মানুষ যত অনলাইনের দিকে মুভ করতেছে ধীরে ধীরে আমাদের চাহিদা কিন্তু অনেক বেশি হয়ে যাবে তো এটা যদি শুধু তোমরা যদি মনে করো না আমি গুগল অ্যাড পারি ইয়াহু অ্যাড ক্যাম্পেইন পারি আমি শুধু গিক পাবলিশ করে থিয়ে দিব তারপরে একটা গিক র্যাঙ্ক করতে কারো কারো ক্ষেত্রে কিছু কিছু গিক আছে র্যাঙ্ক করতে চায় না একবার র্যাঙ্ক করতে কারো কোনো কোনো গিকে ছয় মাস লাগে র্যাঙ্ক করতে একবার র্যাঙ্ক করলে কিন্তু ওই গিকে কাজ করা শেষ করা যাবে না এই পরিমাণ কাজ আসে তো এগুলা যদি আমরা গিক পাবলিশ করেও রেখে দিই তারপরে একটা সময় কাজে দেবে কিন্তু ঠিক আছে আর আমরা তো জানি কিভাবে মানে আমাদের গিকগুলো র্যাঙ্ক করাইতে হয় বা ফার্স্ট পজিশনে নিয়ে আইতে হয় তো ফার্স্ট পজিশনে না থাকলে তো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পজিশনে থাকবেই সমস্যা নাই আর আমি যেগুলো কাজ দেখাইতেছি সবগুলোই কিন্তু অনেক অনেক ডিমান্ডেবল কাজ এবং ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন এটাও যদি দেখাই ওকে আমি ডিস ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনটা দেখাই গুগলের এটা একটা অ্যাড ক্যাম্পেইন দেখো এখানের চার হাজার মানুষ কিন্তু এই সার্ভিসগুলো খুবই মানুষ ওকে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনের এখানে চার হাজার মানে পাঁচচল্লিশশো তেরোটা সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে আর যদি আমরা অনলাইন দিয়ে দেখি তাহলে আমাদের প্রতিযোগী হতে পারে সর্বোচ্চ এক দেড়শো হতে পারে সম্ভবত ওকে পাঁচশো অনেক প্রতিযোগী সমস্যা নেই এটা কোনো ব্যাপারই না এটা যারা ডিসপ্লে অ্যাড ক্যাম্পেনের কাজ দিতেছে আর ডিসপ্লে অ্যাড ক্যাম্পেনের কাজগুলো কিন্তু অনেক চাহিদা ঠিক আছে তারপরে যদি আমরা দেখি এট আরগুলো দেখার দরকার নাই সেম একই এটা শপিং অ্যাডস আমরা যদি ইউটিউব ভিডিও অ্যাডস দেখি ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেন এটাতে যদি দেখি এটাতে এই সার্ভিসটা সার্ভিস অনেক বেশি হওয়ার কথা কিন্তু তারপরেও দেখি দেখো এই সার্ভিসটা মানে বেশি চলে সেই জন্য এখানে সার্ভিসেও অনেক সংখ্যা কিন্তু এটা আমরা দিতে পারি তাহলে আমাদের এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো যাবে না আমাদের অন্য একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাতে হবে কিন্তু আমাদের গিকের ডিটেলস ইউটিউব অ্যাড ক্যাম্পেইন লেখা থাকবে মানে আমাদের ব্যানারে থাকবে এখানে যে গিক ব্যানার আছে এখানে আমাদের এটা বড় করে দিতে হবে আর আমরা র্যাঙ্ক করাবো হচ্ছে মার্কেটিং ইউটিউব মার্কেটিংয়ের কিওয়ার্ডের উপর নির্ভর করে তো যাই হোক আমরা এখানে দেখতে পাইলাম যে এখানে সবগুলো আমরা যেগুলো কাজ এখন শিখব এই নয়টা কাজ প্রতিটা কাজেরই কিন্তু মার্কেট প্লেসের চাহিদা আছে তো আমি যেহেতু আজকে ক্লাস করব হচ্ছে অনলি কিওয়ার্ড রিসার্চের উপর তাহলে আমার এগুলো এখন আপাতত শেখার কোনো প্রয়োজন নাই আমরা নেক্সট ক্লাসে ধীরে ধীরে এগুলো শিখে ফেলব তো এই কাজটা করার জন্য আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে তো অ্যাড অ্যাকাউন্টের যেমন আমরা ফেসবুকের জন্য আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি এবার গুগলের জন্য আমরা অ্যাডক বা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। এর জন্য আমরা লিখতে পারি ads dot Google dot com এটা লিখলেই হয়ে যাবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সাইন ইন করতে পারবে অথবা স্টার্ট করতে বলতে পারে ঠিক আছে আমরা দুইটা একটা করি স্টার্ট করি স্টার্ট তারপরে যে কোনো একটা জিমেল চাপে দেখি ওকে এখানে আমার আগের অ্যাকাউন্ট তৈরি করা আছে তো আমি এগুলো সাইন আউট করে দিই ওকে আমি নতুনভাবে একটা তৈরি করি এটা বেটার হবে এগুলো আমি কেটে দেই আমি এখানে তৈরি করি ads dot Google dot com যেহেতু এটা অ্যানকম মোডে আছে আমার কোনো জিমেল এখানে শো করার কথা না আমি স্টার্টে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি যে কোনো একটা জিমেল লিখবো আমার দেখি কোন জিমেলটা লেখা যায় যে জিমেলটার ভিতরে আমার কোনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা নাই তো আমি লিখি Raju Ahmed Raju Ahmed Raju Ahmed nine one one one one two four four okay at the rate Gmail dot com okay এখানে ওপেন করে ফেলি আমি এখান থেকে আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারি দেখি আমাদের অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা এই জিমেলের ভিতরে আপনারা প্রথম অবস্থায় আপনাদের পুরাতন জিমেলগুলো দিয়ে অ্যাকাউন্টগুলো করবেন করলে বেটার হবে ওকে স্কিপ করে চলে যাই ওকে পুরাতন জিমেলগুলো দিয়ে করলে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর এটা লং টাইম থাকবে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন ওকে আমার এটাতেও বলতেছে আছে ওকে হাইড করে দিই তাহলে তো সমস্যা কারো কি নতুন অ্যাকাউন্ট আছে কোনো জিমেল এটা ওরা রেডিমেড একটা তৈরি করে দিছে ওকে আমি নতুনও তৈরি করি যদি না থাকে এরকম আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করবো একদম সিম্পল কোন অপশানে আসবো আমি বলে দিতেছি সুইট টু এক্সপার্ট মুড আছে এখানে ক্লিক করবেন প্রথম অবস্থায় যাই কিছু আসুক সমস্যা নাই আর আমি তো আছি সাপোর্টের জন্য যে কোনো সময় প্রবলেম হলে সলভ করে দেওয়া যাবে সমস্যা নাই ওকে এই অপশনটায় আপনারা সরাসরি আসতে পারেন অথবা ডাইরেক্ট আপনাদের ওইখানে লেখা আসতে পারে সুইট টু এক্সপার্ট মোড এরকম একটা অপশন থাকতে পারে অথবা লেখা থাকতে পারে create a account create account লেখা থাকতে পারে তো এই অপশনে আপনি ওই জায়গায় যে কোনো একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করার একটা অপশন থাকবে ওইখানে লেখা থাকতে পারে ক্রিয়েট এ অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করলে আপনারা সরাসরি এই জায়গায় চলে আসবেন এখানে আসলে এখানে বলতেছে কি এখানে আমরা কোনোটার ভিতরে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড আমরা যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেনের ভিতরে শিখছিলাম যেমন conversation ad campaign app install ad campaign video view ad campaign তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন শিখছিলাম এগুলো হচ্ছে সেই টাইপের অ্যাড ক্যাম্পেইন ঠিক আছে আমরা এগুলো এখন কোনো অ্যাকাউন্টে আমরা অ্যাড ক্যাম্পেইন করে আমরা অ্যাকাউন্ট করব না আমরা উইদাউট মানে কোনো অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাড না তৈরি করে আমরা সরাসরি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব তো দেখেন নিচে লেখা থাকবে ad an account without campaign আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে আপনার এটা যদি কোনো ক্লায়েন্টের জন্য হয় যে আপনার ক্লায়েন্টের কার্ড দিবে বা আপনি ক্লায়েন্টের জন্য এই কাজটা করবেন তাহলে ক্লায়েন্টের যে একটা বিলিং ইনফরমেশন থাকে বা তিনি কোন দেশের বা তিনি কোন কান্ট্রির কার্ড ইউজ করবে কার্ড তো বুঝেন এটা হচ্ছে ডলারের যে একটা ওদের একটা কার্ড থাকে ওই কার্ড তো ওই ডলারটা তারা কোন দেশ থেকে ভরবে বা কোন কারেন্সির কার্ড থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যদি এটা বাংলাদেশের জন্য হয় তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন যদি আমেরিকান ক্লায়েন্ট হয় তাহলে আমেরিকান সিলেক্ট করে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন এটা কোনো সমস্যা নেই আপনি চাইলে পার্সোনাল যেহেতু ইউজ করব এখানে আমরা এটা দিয়ে এখানে আমরা ই করে ফেলতে পারি ধরেন যেরকম আছে এরকমই সাবমিট করে দিতে পারি ওকে এখানে স্কিপ এবার এটা করে দিই সেকেন্ডটা ওকে আমাদের অ্যাকাউন্টটা এখানে কংগ্রাচুলেশন জানাইছে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিটলি ক্লিয়ার হয়েছে আমরা এক্সপ্লোরারে এখানে ক্লিক করে দিব তো আমাদের অ্যাড অ্যাকাউন্টটা কমপ্লিটলিভাবে তৈরি হয়ে গেছে এটা আসুক আমাদের একটু লেট হবে ওকে এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আমরা এরপরের ক্লাসগুলোতে আমরা দেখব কিভাবে অ্যাড তৈরি করতে হয় আপাতত আমরা বেসিক জিনিসগুলো দেখে রাখি ঠিক আছে এখানে যদি আমরা ছবির উপর ক্লিক করি এখানে এই একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এখানে একটা সেট আপ কমপ্লিট করা নাই এখনও এটা এই এখন আমরা এই পজিশনে আছি এই অ্যাকাউন্টের ভিতরে যদি আমরা এটাতে চলে যাই তাহলে সেম জায়গায় চলে আসব এখানে আপনি চার পাঁচটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন কোনো সমস্যা নাই একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে তো দেখেন আমাকে আবার স্কিপ টু স্টেপ ভেরিফিকেশন করতে বলতেছে আপনি যে কোনো ধরেন আপনার এই একটা অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল করে দিছে তাহলে কি করবেন এটা আপনি এখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন ডিলিট করে উপরে আরেকটা তৈরি করতে পারেন অথবা আরেকটা তৈরি করেও আপনি কিন্তু অ্যাড অ্যাকাউন্ট তৈরি মানে বাইরের জন্য অ্যাড রান করতে পারবেন একদম সিম্পল হ্যাঁ হাসিবুর শ্রাবণ আমার কথা বুঝতে কি সমস্যা হইতেছে তোমাদের ওকে এখানে তো আজকে অনেকজন দেখতেছি ও তারাও দেখুক ক্লাস আজকে তাদের সাথে একটু পরে কথা বলি আমরা হ্যাঁ ওকে আর এইগুলো ক্লাস খুবই অ্যাডভান্স ক্লাস তো তাদের বুঝতে অসুবিধা হবে এটাই স্বাভাবিক তারা যেহেতু আগের ক্লাসগুলো দেখে নাই দেন বেসিক লেভেলেও বুঝবে না তো যাই হোক আমরা এখানে দেখেন এখান থেকে আমরা অ্যাড ক্যাম্পিন তৈরি করব নিউ ক্যাম্পেইন এখান থেকে আমরা নতুনে অ্যাড ক্যাম্পিন তৈরি করতে পারি যেটা আমরা বিজ্ঞাপন দেই ঠিক আছে তার আগে আমরা আরেকটু বেসিক ধারণা নিয়ে শিখ এটা হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড জিনিসটা কি কিওয়ার্ড হচ্ছে যেগুলো এই যে ধরেন এটা হচ্ছে আমার একটা কি লাগবে একটা গাড়ি কিনবো আমি তাহলে লিখবো এখানে বাই বাই কার এই যে লেখলাম লেখে সার্চ করলাম এই যে সার্চ করার মাধ্যমে আমি অনেকগুলো রেজাল্ট পাইছি এই রেজাল্ট পাইছি কিসের উপর এই কিওয়ার্ডের আন্ডারে এই এতগুলো লোক আছে ঠিক আছে এই রেজাল্টগুলো দিছে অথবা আমি যদি কোনো কিছু না জানি সেটা যদি জানার জন্য কোনো কিছু লেখে আমি সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড সেটার যে রেজাল্টগুলো বেরোবে সেটা যদি আপনার প্রয়োজনে কাজে লাগে সেটাই হচ্ছে কিওয়ার্ড এটা হচ্ছে ছোট্ট সহজ কথা এটা একটা কিওয়ার্ড এই কিওয়ার্ডের মাধ্যমে আমি কি পাইছি এখানে অনেক ধরনের কারের ওয়েবসাইট পাইছি যারা এখানে কি করতেছে কার বিক্রি করতেছে এখানে লিখছি বাই কার তার মানে কি এখানে কার বিক্রি করতেছে এই ওয়েবসাইটগুলোতে আমরা যদি যাই একটা ওয়েবসাইটে এটা হচ্ছে তাদের একটা ওয়েবসাইট এখানে তারা মূলত গাড়ি বিক্রি করতেছে ঠিক আছে এবং এখানে তারা একটা লিস্ট দিয়ে দিচ্ছে যে কোন কোন কোম্পানির কারগুলো আপনি নেবেন সেই ওয়েবসাইটগুলোতে আমরা কি ঢুকতে পারবো এখান থেকে অথবা তাদের সাথে সরাসরি কথাও বলতে পারবো যদি আমরা এখান থেকে তাদের ওয়েবসাইট ভিজিট করি এখানে তারা কিন্তু রেফারেন্স হিসেবে কাজ করতেছে ওকে দেখেন রেফারেন্স হিসেবে কাজ করতেছে ওকে যাই হোক এটা হচ্ছে একটা ল্যান্ডিং পিস ওকে এটা লাগবে না আমাদের এখানে যারা যারা গাড়ি বিক্রি করতেছে বা কোন কোম্পানির গাড়ি কিনবে সেই কোম্পানির সাথে আপনি ডাইরেক্ট ল্যান্ডিং পেজটা ভিজিট করে তাদের সাথে সরাসরি কথা বলে গাড়ি কিনতে পারবেন এখানে তারপরে আছে হচ্ছে আপনার এই একটা ওয়েবসাইট আছে পার্সেস এই যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি খুঁজে বের করতেছি এটাই হচ্ছে কিওয়ার্ডের মাধ্যমে সহজ কথা যেটার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় সার্ভিস ফাইন করতে পারবো ধরো আমার হাসিপুরের দরকার তাহলে আমি এখানে লিখবো কি একটা কিওয়ার্ড দিয়ে দিব ফ্রিলান্সার হাসিপুর ফ্রিলান্সার হাসিপুর যখন তার তার নিজের সমস্ত কিছু যখন এসিও করে রাখবে তখন কিন্তু তাকে সহজেই সবাই চিনতে পারবে যখন আমার নাম লেখে কেউ সার্চ করবে তখন আমার ছবি চলে আসবে তো এরকম যে কোনো জিনিস লিখে সার্চ করবে সার্চ করলে যে সার্ভিসগুলো আসবে ওইটাই হচ্ছে কিওয়ার্ড এটার বলা হয় কিওয়ার্ড তো এটা হচ্ছে কিওয়ার্ড আমরা বুঝলাম এবার যদি আমাদেরকে আরেকটু বুঝাই এখানে গুগল সার্চ ক্যাম্পেইন কীগুলো গুগল সার্চ ক্যাম্পেইন যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবে এখানে থেকে দেখাবে না আমি একটু আমার ডাইরেক্ট একটা পেজে চলে যাই সার্চ ক্যাম্পেইন জিনিসটা দেখাই যে এই অ্যাডগুলো দেখতে কীরকম হয় ধরেন আমি লিখব বাইকার বাইকার এখানে কিছু অ্যাড শো করার কথা যদিও এখানে শো করতেছে না okay best phone smart smartphone okay smartphone দুই এখানে আমি দেখতে পাইতেছি না এখানে সুন্দর করে একটা লেখা থাকে অ্যাড আমি এখন দেখাবো কিভাবে আমার এখানে তো শো করতেছে না ওকে আমি এটা লেখে সংক্ষিপ্ত একটা লিখে ফেলি search campaign search campaign campaign okay search ক্যাম্পেইনের দেখি ছবি পাই কিনা এই যে এই যে পাইছি পাইছি এই যে দেখেন এই যে একটা বিজ্ঞাপন লেখা আছে এটা তো আমাকে এখানে ইংলিশে লেখা আসতেছে না এই যে দেখেন এখানে অ্যাডভার্টাইজিং লেখা থাকে এখানে ছোট্ট করে কারো কারো ক্ষেত্রে লেখা থাকবে অ্যাডভার্টাইজ ছোট্ট করে শুধু এডি লেখা থাকতে পারে এই জায়গায় যে একটা অ্যাডভার্টাইজিং লেখা আছে এটাই হচ্ছে সার্চ ক্যাম্পেইন সার্চ করলে উপরে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমাদের একটা ওয়েবসাইট বা একটা প্রোডাক্ট অথবা যে কোনো একটা সার্ভিস আমাদের কাস্টমারের সামনে উপস্থাপন করে দিব এটাই হচ্ছে সার্চ যু আমরা যেমন এটা করে থাকি সবচেয়ে এসিও করে থাকি সবথেকে বেশি এসিও করলে কিটি কি হয় এটা লং টাইম আমরা ওয়েবসাইটে প্রথম পৃষ্ঠায় থাকতে পারি কিন্তু এই ক্ষেত্রে যদি গুগলকে আমরা পে করি বা টাকা দেই তাহলে এই অ্যাডগুলো গুগল নিজ দায়িত্বে ঠিক আছে নিজ দায়িত্বে ফার্স্ট পজিশনে এনে দিবে এই জায়গায় এখান থেকে যদি কেউ সার্ভিসগুলো কিনে তারা একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট কেটে নেবে এবং আমাদেরকে ওইখান থেকে একটা বেনিফিট আমরা পাবো যদি একজন লোকে যদি গাড়ি কেনার প্রয়োজন হয় অবশ্যই গাড়ি লেগে সার্চ করবে বাইকার যখন তার গাড়িটা পছন্দ হবে আমাদের ওয়েবসাইট থেকে কিনবে যদি আমাদের ওয়েবসাইটটা প্রথম পেজে থাকে তাহলে কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইটের এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েবসাইটে ঢুকলেই মনে করেন গাড়িটা না কিনলেও তো ভিজিট করলে আজকে আমাদের ওয়েবসাইটটা দেখলে কালকে হয়তো কিনবে আর এখানে যারা আসে মোটামুটি হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট লোক থাকে এখানে সব থেকে বেশি সেল হয় এর এইগুলো তো আরেকটা দেখি সেটা হচ্ছে এটা দেখলাম ডিসপ্লে অ্যাড ক্যাম্পেন আমি যদি বাংলাদেশি একটা সাইট দেখাই যারা কুরুল ওসমান যদি লেখি কুরুল যারা তুর্কি সিরিজগুলো দেখতে ভালোবাসে তাদের জন্য বেটার হবে কুরুলুস ওসমান ওসমান ওদের ওয়েবসাইটে মূলত ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনগুলো সব থেকে বেশি চলে কুরুল ওসমান ওকে ইয়াহু না ইয়াহুতে আইসি ওকে ইয়াহুতে সমস্যাই এটা কপি করি গুগলে সার্চ করি ওকে এখানে আমরা দেখতে পারবো ডিসপ্লে অ্যাড ক্যাম্পেন কীরকমভাবে ওয়েবসাইটের মাধ্যমে শো করে এটা শুধু ওয়েবসাইটের মাধ্যমে শো করবে এক ওকে আমি যে কোনো একটা সিজনে চলে যাই আর সেভেন ওকে টোয়েন্টি সেভেনে চলে গেলাম আশা কথা সার্ভার ওদের সাইডটা খুবই স্লো নেটে প্রবলেম করতেছে এখানে একটা জায়গায় শো করার কথা ডাইরেক্টলি আমরা দেখতে কীরকম হয় এই যেরকম একটা ব্যানারের মতো হয় সাইটগুলো একটা ব্যানারের মতো হয় দেখাইতেছে না নেটের প্রবলেম ওকে আমরা যদি ই করি ওগুলো কেটে দিই আমরা গুগল থেকেই দেখি এটাই বেটার হবে গুগল ডিসপ্লে অ্যাড দেখতে কেমন হয় ফটো দেখলে হবে সমস্যা নাই ফটো এই যে দেখেন একটা ফটো দেওয়া আছে এই এরকম অনেক ডিজাইন হতে পারে যদি ক্লিয়ারলি মনে হয় আসতেছে না ক্লিয়ারলি আসতেছে না না এই যে দেখেন ওয়েবসাইটের উপরে অথবা নিচে অথবা যে কোনো একটা সাইটে একটা অ্যাড লেখা থাকে এখানে ক্রোজ দেওয়া থাকে এখানে গুগল অ্যাডের লেখা থাকে ওকে আমি একটু প্রথম আলোতে চলে যাই প্রথম আলো প্রথম তো পাবো সম্ভাবনা আছে এখানে এই অ্যাডগুলো বেশি শো করে এই যে একটা অ্যাড চলতেছে দেখেন লাভ পারতেছে অ্যাড ঠিক আছে এটা ওদের নিজের থেকে স্পন্সর করছে এটা ওরা নিজস্ব ওয়েবসাইট থেকে লাগাইছে কিন্তু গুগল থেকে দেখি কোনটা দিছে এই দেখি এটা কোথা থেকে এটা হচ্ছে গুগল গুগল থেকে আসছে যেখানে ক্লিক করলে দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড এটা হতে পারে এরকম হতে পারে এটা চারকোনা ঠিক আছে আরেকটা হতে পারে লাম্বা এক এক ডিজাইনের হয়ে থাকে অ্যাডগুলো দেখেন একটা দেখাইলাম আমি আরও যদি যাই একটা জায়গায় ধরেন আমি একটা পোস্টে যাই এই যে একটা দেখছেন উপরে একটা দেখাইতেছে এটাও একটা গুগল ডিসপ্লে অ্যাড এই যে পাশে একটা দেখাইতেছে এটাও ডিসপ্লে অ্যাড এই যে একটা দেখাইতেছে এটাও ডিসপ্লে অ্যাড এই যে অ্যাডগুলো দেখাইতেছে এখান থেকে তারা কিন্তু ওয়েবসাইট থেকে আলাদা একটা ইনকাম করতেছে এই অ্যাডগুলো দেখানোর মাধ্যমে এই একটা অ্যাড এটা এটা কোথা থেকে আসছে গুগল দ্বারা দেখছেন অনেক রকমের ডিজাইন হয়ে থাকে গুগল অ্যাডের মানে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেনের এগুলো আমরা যেটা করব আমরা যখন অ্যাডটা রান করব তখন গুগল দ্বারা নিয়ন্ত্রিত বা গুগল অ্যাডসেন্স যেগুলো সাইটে অ্যাপ্রুভ করা আছে সবগুলো সাইটে চলে যাবে ডাইরেক্টলি চলে যাবে যতগুলো মাধ্যম আছে গুগলের ডিসপ্লে মাধ্যম সবগুলোতে অটোমেটিকলি এই অ্যাডটা চলে যাবে এটারে বলা হয় ডিসপ্লে অ্যাড তো আরেকটু দেখাই Google shopping ads Google shopping ads যদি দেখাই এটা দেখতে কীরকম হয় এটা যদিও বাংলাদেশে সাপোর্টেড না কিন্তু বাংলাদেশ থেকে করা যাবে এটা কোনো সমস্যা নাই কোনো এটা সবচেয়ে বেশি হচ্ছে ফোন পোশাক তারপরে জুয়েলারি বিজনেস এগুলোতে বেশি ইউজ করা হয় এই যে দেখেন যখন কোনো লিখবে buy Samsung phone buy a Samsung phone যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে তখন সর্বপ্রথম মোবাইলের যে ফোনগুলোর প্রাইস ডেসক্রিপশন সবগুলো এরকমভাবে শো করবে এটার বলা হয় শপিং অ্যাডস ক্যাম্পেইন এরকমভাবে শো করবে টাইপগুলো হয় এরকম ব্রিকেট দেওয়া আছে আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন তারপরে ইউটিউব ভিডিও অ্যাডস এটা যদি আমি দেখাই ইউটিউবের চলে যাব এখানে ইউটিউবের ভিডিও অ্যাডস অনেক রকমের হয়ে থাকে বাম্পার অ্যাডস হয়ে থাকে তারপরে স্কিপেবল অ্যাড হতে হয়ে মানে হয় অনেকগুলো নন স্কিপেবল তো এই যে ধরেন এই যে একটা অ্যাড চলতেছে এটা একটা অ্যাড ইউটিউবের তারপরে ধরেন আমাদের একটা ভিডিও এখানে শো করতেছে ওকে আমরা এই যে একটা স্কিপেবল এটার বলা হয় এই যে প্রথমে একটা আসতেছে এটা হচ্ছে ইউটিউবের স্কিপেবল অ্যাড আমরা চাইলে স্কিপেবল করে দিতে পারি মানে স্কিপ করে দিতে পারি পাশে একটা চলতেছে এটা হচ্ছে ব্যানার অ্যাড এই সাইটে যেটা চলতেছে ঠিক আছে এখানে দেখেন এগুলো হচ্ছে অ্যাড আবার আমরা চাইলে ডাইরেক্ট একটা ভিডিও এখানে শো করাইতে পারি তো যাই হোক এটাও আমি কেটে দিলাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর ইয়াহু অ্যাডস ইয়াহু অ্যাডস আর মাইক্রোসফট অ্যাডস সেম একই ওই তাদের মাধ্যমগুলোতে শো করবে কনভারসেশন ট্র্যাকিং হচ্ছে পিক্সেল অ্যানালাইটিক্স আমাদের ওয়েবসাইটের ভিতরে বা আমাদের আমরা যে অ্যাড ক্যাম্পেইন রান করতেছি সেখানে কয়জন মানুষ মানে গেছে এবং ওইখান থেকে কয়জনে প্রোডাক্ট কিনছে বা কাট অ্যাড টু কাট করছে সব আমরা একটা ট্রাফিক বা একটা কাস্টমারের সমস্ত ডিটেলস আমরা ওইখান থেকে কি সংগ্রহ করতে পারবো সহজ কথা তো এই হচ্ছে কাজ আমরা তাহলে আমরা অ্যাড সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়েছে হ্যালো হাসিপুর শ্রাবণ নতুন নতুন কে আছে কে নতুন নতুনরা আছে কেউ কিছু বুঝতে পারছেন ওকে যাই হোক তো আমরা তাহলে আমরা এখন কিওয়ার্ডের এখানে চলে যাব এখানে দেখেন উপরে একটা চেলাইয়ের মতো একটা আইকন আছে ঠিক আছে এটা টুলস বার এটা টুল সেটিংস বলে থাকে এটা আমি সেলাই লাগাই দিলাম ঠিক আছে এখানে আমি ক্লিক করি এখানে আমরা এই সাইডে যদি আমরা দেখি সামারি সামারিতে ক্লিক করলে এটা হচ্ছে ব্লিং ইনফরমেশন বাইরে যখন কার্ড দিবে বাইরে কার্ডটা আমরা ওই ফেসবুক অ্যাড ক্যাম্পেনে যেভাবে কার্ড অ্যাড করছি এখানে সেমভাবে কার্ড অ্যাড করতে হয় এটা হচ্ছে এখান থেকে বিলিং ইনফরমেশন এখান থেকে আসতে হবে যেহেতু আমরা এখন কথা বাড়াবো না আমরা চলে যাব ডাইরেক্ট এখানে অনেক সিস্টেম আছে এগুলো আমরা আস্তে আস্তে সবই দেখব অ্যানালাইটিক্স এগুলোর কাজও আছে এই যে কারেন্সিটা আমি দেখাই নিউ বিলিং সেট মানে একটা কার্ড কীভাবে সেট করতে হবে এটা কোন দেশে কান্ট্রি হবে ধরেন ইউএসএ আমি একটু নিচের দিকে নিয়ে আসি ইউএসএ ইউনাইটেড স্টেটস এটা ইউএসডি অলরেডি নিয়ে নিছে তারা এখানে যদি তার অর্গানাইজেশন থাকে অর্গানাইজেশনের নাম দিবে ধরেন আমি একটা নাম দিয়ে দিলাম এমনি কার্ডের কার্ডের নাম কার্ডের এটা হচ্ছে কার্ডের নাম্বার দিবে আমার কাছে অনেকগুলো কার্ড আছে এগুলো আমি চাচ্ছি না ইউজ করতে যেহেতু আমি অনেকগুলো ক্লায়েন্টের কাজ করছি এটা অটোমেটিকলি শো করতেছে ঠিক আছে তো যাই হোক এখানে একটা কার্ড দিতে হবে এখানে মার্চ দিতে হবে এখানে সিপিসি দিতে হবে আর এখানে আপনার কার্ডের কার্ডের হোল্ডার নেম কার্ডের যে মালিকের তার নাম দিতে হবে এবং কোন কান্ট্রির কার্ড এটা সেই কান্ট্রির জিপ কোডটা দিতে হবে এগুলো বায়ার দিয়ে দেয় সমস্যা নাই তো আরেকবার যদি যাই আমরা এখানে কনভারসেশন এগুলো আমাদের দরকার নাই এগুলো আমরা পরে দেখব আমরা চলে যাব হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার আমরা যেহেতু কিউআর রিচার্জ করব তো আমরা এখানে ক্লিক করব আমি এগুলো কেটে দেই তাহলে এগুলো তো আর কারো কিছু দরকার নাই তাই না এগুলো তো মোটামুটি আইডিয়া হয়ে গেছে এগুলো আমি তেল কেটে দিলাম ওকে আমি আসি এখন কিওয়ার্ডের রিসার্চের এখানে ওকে ডিসকোভার নাও এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব ওকে তাহলে সবাই একটু আবার জয়েন করেন আমি কেটে দেই তো যাই হোক এগুলো আমি কেটে দিলাম তো এখানে আসছিলাম আমরা তো এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো দেখি কিভাবে রিসার্চ করে এখানে কিছুটা অপশন আসতেছে না ওয়েবসাইট ওয়েবসাইট থেকে করতে পারবো ওকে আমাদের স্টার্ট কিওয়ার্ডস আমরা এখান থেকে লিখবো হচ্ছে ধরেন বাই কার বাই কার ভবিষ্যতে একটা গাড়ি কিনবো চিন্তা ভাবনা করছি দুই এক বছর পরে তো কাঠ দিয়ে শুরু করি ওকে যখন আমি লেখলাম হচ্ছে বাই কার একটু ভালো করে দেখো এখানে আমি আমার কিওয়ার্ড সম্পর্কে কোনো আইডিয়া নেই এখন ধরো আমরা কিওয়ার্ড রিসার্চের উপর ক্লাস করব তার মানে আমাদের কিওয়ার্ডের উপর ফোকাস করতে হবে যখন কোনো বায়ার আমাদেরকে বলবে এসিওর কাজের জন্য যে আমাদের কি করতে হবে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে বাইরের কোনো কিওয়ার্ডের আইডিয়া নাই তখন আমাদের যে কোনো একটা টপিক লেখে যে কোনো একটা ওয়ার্ড লেখে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে তো আমরা শুধু জানি কি আমরা একটা কিওয়ার্ডই জানি পৃথিবীর আর কোনো কিওয়ার্ড জানি না সেটা হচ্ছে কি বাইকার আমার একটা কিওয়ার্ডই জানি আমি শুধু এখন আমার কিওয়ার্ড দরকার অনেক কিওয়ার্ড বায়ার যেহেতু কিওয়ার্ড আমাদেরকে দেয় নাই একটা কিওয়ার্ড বলে দিছে ধরো অথবা আমরা একটা কিওয়ার্ড বুঝে নিছি তার ধরো একটা ওয়েবসাইট হচ্ছে কারের অথবা হতে পারে একটা স্মার্টফোনের তো আমার কি করতে হবে আমার কিওয়ার্ডগুলো বাছাই করে দিতে হবে সেই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে বিজ্ঞাপন চালাতে হবে বা অ্যাড ক্যাম্পেইন চালাতে হবে তো আমরা যদি কিওয়ার্ড রিসার্চ যদি ভালোভাবে না করতে পারি তাহলে বায়ারের এত টাকা খরচ করে কোনো লাভ হবে না দেন পরবর্তীতে আমাদের সাথে কিন্তু কাজ করতে আসবে না আমরা যখন কাজ করব তখন বায়ারদেরও কি করতে হবে হেল্প করতে হবে পাশাপাশি আমরাও ইনকাম করবো আর আমরা যেহেতু মার্কেট প্লেসে আসছি একদিনের জন্য ইনকাম করার জন্য না আমাদের কি রেকর্ড চলতেছে আবার সেদিনকার যেন না হয় ঠিক আছে তো তো আমাদের যেহেতু একদিনের ইনকাম না আর একদিনের জন্য আমরা মার্কেট প্লেসে আসি নাই আমরা এখান থেকে কি করব একটা কেরিয়ার ডেভেলপমেন্ট করব বা ডেভেলপ করব তো একটা কেরিয়ার ডেভেলপ করতে গেলে বাইরের সাথে কখনোই সেটিং করা যাবে না একটা বাইরেরকে যদি আমরা কাজ দেখাতে পারি তাহলে সারা জীবন ওই বাইরকে আমরা কি খাইতে পারবো সহজ কথা সারা জীবন তার টাকা খাইতে পারবো তো এখানে দেখেন যখন আমি লিখছি বাই কার তখন এখানে কী আইছে দেখেন নিউ কার তারপরে used car price buy US car USD car best used car তারপরে র্যাঙ্ক লো প্রাইস কার দেখেন অনেক ধরনের কিওয়ার্ড আসতেছে এবং কোন কিওয়ার্ডের সিপিসি কত এগুলো সিপিসি মানে একটা লোক যখন এই কিওয়ার্ডের উপর ক্লিক করবে বা আমাদের অ্যাডের মানে ক্লিক করে আমরা ধরেন একটা অ্যাড চালাইছি ওইখানে আমাদের একটা অ্যাডের উপর ক্লিক করে মানুষ যখন আমাদের ওয়েবসাইটে যাবে সেখানে গুগল তাদের কাছ থেকে মানে আমাদের কাছ থেকে কত টাকা কেটে নেবে সেটার একটা অ্যাভারেজ হিসাব এখানে বলে দিছে দশ থেকে এক ডলার পর্যন্ত নিতে পারে এটা হচ্ছে টপ সিপিসি বা বিট যেটা পেজ বিট বলে থাকে অথবা অনেকজন অনেক কিছু বলে থাকে সিপিসি বলে আমরা যারা ইউটিউবের কাজ করি সিপিএম বলে ঠিক আছে ওকে যাই হোক তো আমি এখান থেকে কিন্তু এভাবে কিওয়ার্ডগুলো বাছাই করে নিতে পারবো আমি এখানে অনেকগুলো কিওয়ার্ড দিতে পারি তারপরে আমাদের কিওয়ার্ডের তো অনেকগুলো টুলস আছেই আমরা চারটা পাঁচটা ওয়েবসাইট থেকে আমরা এখান থেকে রিসার্চ করে করে আমরা কিন্তু কাজ করে ফেলতে পারবো তো আমি তার আগে কিছু জিনিস দেখাবো যে আমাদের যে অ্যাডগুলো রান করব সে অ্যাডগুলোর ভিতরে আমাদের কি কি ধরনের কিওয়ার্ড হয়ে থাকে এর ভিতরে কিন্তু মেলা প্যারার কাজ আছে আমরা শুধু কিওয়ার্ড রিসার্চ করে দিলাম তাহলে হবে না এখানে কিওয়ার্ডের ভিতরে পার্থক্য আছে তো কিওয়ার্ড সাধারণত তিন প্রকার বা তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বড broad match match cs match keyword broad match keyword okay দুই নম্বর হয়ে থাকে phrase match keyword phrase phrase match okay এটুকুই কপি করে দিয়ে দিই লেখালেখি করতে ভাল লাগে না আমার ওকে তারপরে তিন নাম্বার হচ্ছে exact match keyword exact match keyword তো এই তিন ধরনের কিওয়ার্ড হয়ে থাকে তো বট ম্যাচ কিওয়ার্ড কি ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কি এবং একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড কি এবং তাদের প্রত্যেকে নির্দিষ্ট একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সহজ কথা এটারে আমরা ধরে হচ্ছে ইনভাইটেড কোমা দ্বারা আমরা এটা প্রকাশ করি এবং এটাকে আমরা ভিকেট দ্বারা ই করে থাকি প্রকাশ করে থাকি তো এবার আসি আমাদের কিওয়ার্ডটা কি এখানে ধরো আমাদের কিওয়ার্ড ছিল বাই কার আমি আজকে কার দিই ওকে বাই কার ওকে এই যে বাই কারটা লেখলাম লেখে আমি যখন সার্চ করব তখন এই কিওয়ার্ডটা সরাসরি এই কিউ কিওয়ার্ডটা যাচ্ছে হচ্ছে বটম্যাস কিওয়ার্ডের মাধ্যমে যদি কেউ যদি লেখে যে buy car buy buy phone okay phone broad match কিওয়ার্ডটা হচ্ছে তোমার যে কিওয়ার্ডটা আছে বা তোমাদের যে কিওয়ার্ডটা আছে তার সাথে যে কোনো একটা ওয়ার্ড মিলে গেলেই সেই কিওয়ার্ডের লোকের মানুষের বা যে কোনো ধরো কেউ সহজ কথা কেউ লেখছে কি বাই ফোন এটা লেখে সার্চ করছে আমাদের আমরা কিওয়ার্ড ভিতরে সেট করছি বাই কার এখন যদি কেউ এই কিওয়ার্ডটা লেখে সার্চ করে এই কিওয়ার্ডের কাজটাই হচ্ছে যে কোনো একটা শব্দের সাথে মিললেই এই লোকটাকে দেখাবে ঠিক আছে একটা লোককে কে দেখাবে তার মানে কি যখন আমরা বট ম্যাচ কিওয়ার্ড লিখে সার্চ করছি আমরা দিছি এটা হচ্ছে আমাদের সেট করছি ভিতরে হচ্ছে বাই কার কিন্তু এখানে লিখছে বাই ফোন তারপরেও যদি আমার এই কিওয়ার্ডটা ওই লোকের কাছে দেখায় মানে ফোন কিনবে তারে যদি দেখায় তাহলে তো হইল না আমার দেখানো উচিত ছিল কার কার যারা কিনবে তাদের আমি যদি ফোন আলাকে দেখাই যারা ফোন কিনবে তাদেরকে যদি আমি টার্গেট করি তাহলে কি আমার উপকার হবে বা আমার লাভ হবে ক্লায়েন্টের হ্যালো তো বাইরের লস হয়ে লস হবে কিন্তু এই ক্ষেত্রে যেটা হইতাছে আমি যখনই বট ম্যাচ কিওয়ার্ড আমি সেট আপ করবো তখন যে কোনো একটা ওয়ার্ড যদি মিলে যায় তাহলেই আমাদের ওই কিওয়ার্ডটা অন্য কিওয়ার্ডের সাথে মিলে যেয়ে আমাদের অন্য মানে আজাইরা ভাইয়ার আছে না আজাইরা ভাইয়ার আজাইরা ভাইয়ার আয় পড়বো তো ওইগুলো কোনো কাজের না ঠিক আছে শুধু টাকা ফুরাইবো তো আমরা চাচ্ছি না বট ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করতে তো এটা তাহলে আমি টপিকটা বাদ দিলাম এটাতে এটাতে দিবেন না এটা দিলে মানে খুব একটা লাভ হবে না তো এবার আসি সেম এটাই এবার আসি phrase match keyword phrase match keyword ধরেন আমার এই কিওয়ার্ডটা ফেস ম্যাচ তো এটা হচ্ছে বাইকারের সামনে এবং পিছনে ইনভাইটেড কুমা আছে এবার কেউ যদি লেখে বাই ফোন তাহলে কি এটা শো করবে আপনাদের কি মনে হয় ফ্রেশ ম্যাচ মানে হচ্ছে কি এটার সাথে মিলতে হবে ফ্রেশের সাথে মিলতে হবে তো আপনাদের কি মনে হয় এটা কি মিলবে তালামি দিয়ে দিই এখানে এখানে এইটুকের সাথে যদি মিলে এর ভিতরে যতটুক আছে ধরুন এখানে থাকতে পারে buy phone from Bangladesh from USA S A USA অথবা আরও অনেক কিছু থাকে ধরো এখানে থাকতে পারে এখানে এটাই থাকলো এবার আমি ব্রিকেটের ভিতরে ধরো এই কিওয়ার্ডটাই আমি দিছি এই কিওয়ার্ডটাই দিছি নিচে তো এবার ধরো এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড ফ্রেশনেস কিওয়ার্ড হচ্ছে এটা আমরা ভিতরে সেট করে ফেলছি এইটুকু আমরা ভিতরে সেট করে ফেলছি এখন এই দুইটার সাথে কোনটার সাথে মানে ফ্রেশের সাথে মিলে মানে একজনের মুখের সাথে তো আরেকজনের মুখ মিলবে না তাই না এখন বলো এটার সাথে কি সাপোর্ট করবে মানে এটার সাথে কি এই লোকগুলোকে দেখাবে এই কিওয়ার্ড যদি আমি ভিতরে সেট করি এই লোককে দেখাবে না এই লোককে দেখাবে নিচেরটা দেখাবে কারণ এখানে সাথে আমাদের ফেসের সাথে এইটুক মিল যায় যদি আমাদের ফেজের সাথে এইটুকু মিল যায় তাহলে বুঝতে হবে এটা ফেস ম্যাচ কিওয়ার্ড এই কিওয়ার্ডটা যদি আমরা সার্চ করে তাহলে আমাদের মোটামুটি এটা কাজে লাগবে এই কিওয়ার্ডটা কাজে লাগবে ফেস ম্যাচ কিওয়ার্ড দিয়ে আমরা চাইলে কি টার্গেটিং করতে পারি এটা হচ্ছে তোমার ফেসের সাথে মিললে হইলো যেমন একটা সিকিউরিটি লক দিলা ফোনে তো তুমি যদি অন্যজনের মুখ খাইনে লাগাই দাও তাহলে তার তোমার লক খুলবে না এটা সেম যে তুমি এই লোকগুলা তোমার এই কিওয়ার্ড যতটুকের ভিতরে ব্রিকেট মানে ইনভাইটেড কুমার ভিতরে যতটুকু থাকবে যদি কোনো কিওয়ার্ডের ভিতরে একজাক্টলি এইটুকুই থাকে তাহলে কিন্তু তোমার এই কিওয়ার্ডটা তাকেই দেখাবে ঠিক আছে তার মানে এই দ্য ফেস ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আমাদের জন্য বেটার একটা কিওয়ার্ড একশো পারসেন্ট বেটার এটা আমাদের কার্যকরী কিওয়ার্ড এবার আসি হচ্ছে একজ্যাক্ট মানে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড এটা হচ্ছে মূলত এটা যদি আমাদের কিওয়ার্ডটা যদি ধরো বাই কার আছে ঠিক আছে বাই কার আছে এটা আমি ব্রিকেট দিয়ে দেই বাই কার বাই কার যদি এখানে আজাইরা অনেক কিছু দেওয়া থাকে যখন এবার যদি এনিসেটটা দেওয়া আছে এবার বলো এটার সাথে কি যাবে এটা কি নিবে একজ্যাক্ট মিলতে হবে একজ্যাক্ট মানে কি হুবাহুব থাকতে হবে তার মানে এটার সাথে হইতেছে না কারণ এটার সাথে কি যে বাই কার আছে এখানে বাই কার ফ্রম ইউএসএ তাহলে কিন্তু হইতেছে না একজ্যাক্ট মানে হুবাহুব মিলতেছে না একজ্যাক্টলি এটা সংক্ষিপ্ত কথা হলে একজ্যাক্টলি মিলতে হবে একজ্যাক্ট এই ব্রিগেডের ভিতরে যা থাকতে হবে ওই কিওয়ার্ডটা সেম কিওয়ার্ড থাকতে হবে এগুলো কিন্তু আমাদের ম্যাচিং করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে যদি আমরা উল্টাপাল্টা কোনো কিছু করি তাহলে কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না ঠিক আছে একজাক্টলি হতে হবে ব্রিকেটের ভিতরে যতটুকু থাকবে হুবহুব এইটুকুই থাকতে হবে এখানে যদি অন্য কিছু থাকে তাহলে কিন্তু হইব না তাহলে আমাদের সবসময় যখন আমরা কাজ করব আমরা এই দুইটা কিওয়ার্ড নিয়ে বা আমরা এই দুইটা মানে বট ম্যাচ কিওয়ার্ড নিয়ে কাজ করব না আর হচ্ছে এই একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব না আর সবগুলো নিয়ে কাজ করব যেমন ফ্রেশ ম্যাচ নিয়ে কাজ করব আর হচ্ছে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড নিয়ে কাজ করব। তার মানে আমাদের মূল কাজ হচ্ছে এই দুইটার কাজ এই দুইটা দিয়ে আমরা টার্গেটিং করব। যদি আমরা বট ম্যাচ কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করি তাহলে আমাদের লোক টার্গেটেড লোকগুলো আমরা পাবো না এগুলো এবার ক্লিয়ার হয়েছে বট ম্যাচ কিওয়ার্ড এবং ফেস ম্যাচ কিওয়ার্ড জিনিসগুলো কেউ কি বলতে পারবা ওকে আবার আমি বলি যাতে বুঝতে যেন আর কোনো প্রবলেম না হয় এটা হচ্ছে বট ম্যাচ মানে কোনো কিওয়ার্ডের যে কোনো একটা শব্দের সাথে মিলে গেলেই তাদেরকে দেখাবে বা ওই লোকগুলোকে দেখাবে আর এটা হচ্ছে ফেস ম্যাচ ফেস ম্যাচ হচ্ছে তোমার যে কোনো যদি আমার ফ্রেসের ভিতরে হুবহু ফ্রেজের ভিতরেই থাকতে হবে কিন্তু ওইখানে আলাদা যদি শব্দ থাকে তাহলে কি ওইগুলোর সাথে দেখাবে ধরো আমার দুইটা শব্দ মিলছে সমস্যা নাই তাহলে আমার ওই দুইটার সাথেই ওই লোকগুলোকে আমাকে দেখাবে আর একজ্যাক্ট মানে হুবাহুব হতে হবে সহজ কথা তারপরে আমার এটার বট ম্যাচ কিওয়ার্ডের কোনো কাজ নাই আমাদের কাজ হচ্ছে ফ্রেশ ম্যাচ এবং একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড আশা করি বিষয়গুলো বুঝতে পারছো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের এই টুলসটা বেটার হবে যদি আমাদের কাজ থাকে ধরো আমি লিখতে পারি best best USA car best US car in দুই হাজার বাইশ দেখি দেখি এটা লাল আইছে ওকে ব্রিকেট হয়ে গেছে দেখি এবার রেজাল্ট দেখি গেট রেজাল্টে ক্লিক করি দেখি আমাদের কীরকম দেখায় রেজাল্টগুলো দেখো এই কিওয়ার্ডটার কিন্তু খুব একটা পারফরমেন্স নাই এগুলো খুব পারফরমেন্স না মাত্র সার্চ প্রতি মাসে অ্যাভারেজ দশজন থেকে একশো জন সার্চ করে এটা কিন্তু আমার আমার লোকেশন এটা বাংলাদেশে আমাকে কিন্তু এটা ইউএসএ করে দিতে হবে যদি কোনো দেশ বা কোনো কান্ট্রি যদি আমাকে টার্গেটিং করতে হয় এখানে আমাদের টার্গেটিং ধরেন আমার টার্গেট হচ্ছে ইউএসএ অথবা ইউএসএ ইউনাইটেড স্টেটস ঠিক আছে আমি দিয়ে দিলাম এবার আমি এখান থেকে উপরের দিকে যাব সেভ করে দেই এবার দেখি কি আসে এবার দেখেন এবার আমার কিওয়ার্ডটা কিন্তু পারফেক্ট একটা কিওয়ার্ড হয়েছে দেখেন এটা কি মিডিয়াম আছে এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি নিতে পারি এখানে কি করে এখানে একশো থেকে একশো থেকে এক হাজার জন মাসে সার্চ করে এটা কিন্তু তার ভালো একটা কিওয়ার্ড তারপরে এখানে যেগুলো বেশি যেমন একশো থেকে এক হাজারের ভিতরে যেগুলো কিওয়ার্ড থাকবে এগুলো ইউজ করবেন আর যদি বায়ার বলে যে গোল্ডেন কিওয়ার্ড গোল্ডেন কিওয়ার্ড হচ্ছে যেগুলো মাসে খুবই লো মানে খুবই লো পাঁচ থেকে সাতজন মানে দশ থেকে একশো জনের ভিতরে সার্চ করে ওইটাতে বলা হয় গোল্ডেন কিওয়ার্ড ওইগুলো যদি আমাদের রিসার্চ করতে বলে সেটা হলো এসিওর পার্টের ভিতরে চলে যাবে তো আমাদের এসিও পার্ট লাগতেছে না আমরা শুধু কি করব আমাদের বেস্ট কিওয়ার্ড মানে আমাদের যে কিওয়ার্ডগুলো ইউজ করা দরকার সেটাই এটা আমরা কোন এই যে আমরা যে লিখলাম best USA car in USA এটা আমরা কিন্তু দুইটাভাবে আমরা ইউজ করতে পারি এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা কপি করি আমি তো বট ম্যাচ লাগতেছে না আমি আগেই বলছি বট ম্যাচের কোনো সংক্ষিপ্ত রূপ হয় না বা কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় না ধরো ফেস ম্যাচ কিওয়ার্ডের চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ইনভার্টেড কমা এবং একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে ব্রিকেট দ্বারা তো এবার ধরো আমি যখন এই কিওয়ার্ডটা যখন আমি এখান থেকে সিলেকশন করলাম করে এবার আমি এই এই কিওয়ার্ড দুইটা আমি এখানে সামনে ইনভাইটেড কোমা এবং পিছনে ইনভাইটেড কোমা এবং পরে আবার এটাই কপি করে আমি ব্রিকেট দিয়ে দিব তার মানে কি এক যখন মানুষ হুবহুব এই কিওয়ার্ডটা লিখবে তখন মানুষ এটা দেখাবে এবং এই শব্দগুলোর সাথে যে কোনো দুইটা বা তিনটা শব্দ মিলে গেলেও তাদেরকে দেখাবে আমার এই দুইটা সবসময় কাজে লাগবে আমার উপরেরটা কাজে লাগতেছে না এইভাবে যখন আমরা অ্যাডটা সেট আপ করবো তখন আমরা এইভাবে কিওয়ার্ডগুলো সাজায় সাজায়া আমরা কি সার্চ ক্যাম্পেইন বা ডিসপ্লে ক্যাম্পেইন বা ভিডিও ভিউ ক্যাম্পেইন সব কিছু আমরা এইভাবে সাজায় সাজায় কাজগুলো করব। তো এইভাবে কি কিওয়ার্ডগুলো বের করা সম্ভব হাসিবুর অবশ্যই সবসময় মিডিয়ামগুলো ইউজ করবা সবগুলো মিডিয়াম যেগুলো মিডিয়াম আছে তার মানে আর একটা জিনিস বেশি দেখবা সেটা হচ্ছে সিপিসি এখানে দেখো সর্বনিম্ন হচ্ছে উনে সত্তর এবং সাত ডলার তেষট্টি স্যান্ড মানে এটা সিপিসি পার বিট একজন ক্লিক করলে সর্বনিম্ন এত কাটতে পারে এর মাঝামাঝি থাকবে আর কি তো একটা কিওয়ার্ড থেকে যদি দশটা মানুষ আসে এখানে ধরো দশ এক মাসে অ্যাড চালাইলাম একশো জনের এক হাজার জন দেখাবে একশো জন থেকে এক হাজার জন দশজন মানুষ যদি এই কিওয়ার্ড লিখে সার্চ করে ইউএসের মানুষ তাহলে কিন্তু একজন গাড়ি কেনার সম্ভাবনা আছে আর একটা এখানে যদি আমার এক মাসে যদি ধরো দশ হাজার না এক হাজার ডলারও খরচ হয় একটা গাড়ি কিনলে আমার এক হাজার না একটা গাড়িতে আমার মিনিমাম তিন চার লাখ টাকা ইজিভাবে ওরা ইনকাম করবে ঠিক আছে তাদের অ্যাড চালালে কোনো সমস্যা নাই তো আমরা যখন অ্যাড চালাবো তখন এগুলো অবশ্যই খেয়াল করে অ্যাডগুলো চালাতে হবে ধরো আমার একটা এই একটা কিওয়ার্ড বের করছি একটা কিওয়ার্ড যখন আমরা লেখে সার্চ করি তখন কিন্তু আমাদের আরও অনেক কিওয়ার্ড এখানে শো করতেছে দেখো বেস্ট দেখো বেস্ট সেফ বেস্ট লাক্সারি দেখি এটা কি মার্ক করি কপি করি দেখি এটা কিওয়ার্ডটা বেস্ট লাকজারিস সব দুই হাজার বিশ ইউএসএ দেখি এটার সার্চ ইয়া তো আমার তো এখানে ইয়াহু সমস্যা আবার ইয়াহুতে চলে আসছে সার্চ রেজাল্ট তো ভালোই আছে কিওয়ার্ডটা ভালো আছে ইয়াহুতেও ভালো আছে ঠিক আছে বেস্ট গাড়ি এগুলো কিওয়ার্ড লেখা সার্চ করলে হয়ে যাবে তো এইভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করে করে বায়ারকে একটা শিট তৈরি করে দিতে হয় যখন কোনো বায়ার বলবে যে আমার কিওয়ার্ড রিসার্চ করে দাও তখন বিশটা করে বা পঞ্চাশটা কিওয়ার্ড রিসার্চ করে দিলে মিনিমাম বিশ ডলার থেকে তিরিশ ডলার মিনিমাম বিশ থেকে তিরিশ ডলার নিতে হবে এটা আমি এখনই বলে দিলাম পরবর্তীতে আবার বাইরের সাথে ডিল করতে গেলে কম করো না ঠিক আছে কারণ তোমার বিশটা তিরিশটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা লাগতে পারে তুমি দুই তিন হাজার টাকার ডিল করতে পারবা আর যদি বায়ার যদি একটু শিশু শিশু টাইপের হয় মানে বাচ্চা বাচ্চা টাইপের হয় তাহলে আরও বেশি ডিল করতে পারবা আর যেগুলো বায়ার আসে তুমি বায়ারকে বাড়ির সাথে কথা বুঝ মানে কথা বললেই বুঝতে পারবা যে বায়ারটা কি অ্যাডভান্স না বেসিক ঠিক আছে যদি অ্যাডভান্স হয় তাহলে তো বলবো আমার ফেস ম্যাচ কিওয়ার্ড লাগবে আর তুমি কি বায়ারকে বলবা তোমার কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করে দেবো ফেস ম্যাচ বট ম্যাশ এবং একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড যখন বায়ার বলবো যে এগুলো আবার কী জিনিস তখন বুঝবা যে বায়ারটা নতুন ঠিক আছে তখনই বলবো ঠিক আছে আমি তোমাকে ভালো ভালো কিওয়ার্ড রিসার্চ করে দেবো কিন্তু বাজেট বেশি পড়বে কিন্তু তোমার উপকার আসবে ঠিক আছে টাকা নাও কিন্তু হেল্প করে হেল্প ছাড়া কোনো টাকা নিবে না তাহলে হারা হালাল হবে না হারাম হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক তাহলে আজকের মতো আমরা এখানে স্টপ হয়ে যাই কারণ আমাদের অলরেডি অনেক সময় হয়ে গেছে ক্লাসের তো তো এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো কারো কোনো কোশ্চেন আছে